সম্মানিত ভিউয়ার্স আজকে আরেকটি কাজ আমি আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে স্যামসং একটি সিআরটি টিভি তো এই স্যামসং এটার মডেল হচ্ছে U T C twenty one zero zero আর টিএফ তো এই টিভিটি সম্পূর্ণ ডেট রয়েছে বর্তমানে তো কোনো মেকানিক্স রেস হয়তো দেখাচ্ছে বলছে ফ্লাইব্যাক সমস্যা তো ফ্লাইব্যাক খুলে রেখে গেছে তো আর পরে এসে কাজ করেনি তো আমরা যেহেতু প্রচারে আসছি সেক্ষেত্রে আমাদেরকে দেখাচ্ছেন তো আমরা একটু খুলে দেখি তো সাথে আপনাদেরকেও দেখাবো আসলে তার নাম হচ্ছে স্যামসং একটা জুট দেন আন্টি তো ভিউয়ার্স আসলে টিভিটি যে মেকানিক্স কাজটি করেছিল জানি না কি প্রবলেমে করেছে বলছে নাকি ফ্লাইব্যাক আচ্ছা, লাগাইলেই হয়ে যাবে হ্যাঁ কিন্তু এটার ভিতরে আরও সম্ভবত প্রবলেম রয়েছে যার কারণেই মেকানিক্স আসে নাই তো আমরা যেহেতু মেকানিক্সের কাজও করে থাকি তো সেই ক্ষেত্রে আমরা এটাকে দেখব কাজ করি বা না করি এটার কি প্রবলেম তো এটার প্রবলেম হচ্ছে আরও প্রবলেম রয়েছে এটার ছবি সঠিক মতন মনে দেখায় না আরও প্রবলেম হয়েছে এটার আসলে এটার যেই পার্টসগুলি রয়েছে পার্টস অনেকটা জম্পড়ে গিয়েছে তো এই অবস্থায় ফ্লাইব্যাক লাগাইলে হবে কি না আমরা একটু টেস্ট করে দেখব আসলে দেখতে পাচ্ছেন কাজগুলি তো একেবারেই আসলে মেশিনারি বহুত পর্যায়ে বহুতই এটাকে ঘাটাঘাটি করেছে সম্ভবত তো এটা স্লাইড লাগালে বলে হবে আমরা এটা পাওয়ার দিব পাওয়ার দিয়ে ভোল্টেজ মেখে নেবো ভোল্টেজ দিয়ে ঠিক থাকলে হয়তো হতে পারে যদি ভোল্টেজ ঠিক থাকে সেক্ষেত্রে হতে নাও পারে তো আমরা কিউ ফাংশনকে আগে আউট করে দিয়ে হ্যাঁ? তাহলে বলতে পারবো এটার শব্দ কি হবে তো বিভাগ আমি আসলে কাছ থেকে দেখলাম এটার ভোল্টেজটা ঠিক আছে তো এটার ভিতরে আসলে অনেক ধরনের পাখি নেই পাস করে নিয়ে গেছে বা দেখতে পাচ্ছেন এখানে যে পাশটা প্রয়োজন পিটিসি পাশটা নেই কিন্তু সেটা নিয়ে কোনো কিছু করতে না তো অন্যান্য আর কিছু খারাপ আছে কিনা দেখিনি আমরা যেহেতু আপু বলছেন তাদের কাস্টমার বলছে এটা শুধু ফ্লাইটে লাগালে হবে তো আমরা একটা নতুন ফ্লাইটে লাগাবো তো ভিউয়ার্স আসলে এই টিভিটির ফ্লাইব্যাক সম্পর্কে অনেকজনের অভিজ্ঞতা হয়তো নাও থাকতে পারে কিন্তু আমার একটু অভিজ্ঞতা আছে যেহেতু আমি দীর্ঘদিন এগুলো কাজ করে থাকি তো মেপে দেখলাম এটার যে পিনটে ভোল্টেজ প্রয়োজন এক থেকে চার পিন্ট এবং ছয় পিন সাত পিনের মাথায় তো আমরা সেটি এখন লাগাবো এটার নাম হচ্ছে দশ দশ ফ্লাইব্যাক ধরেন তো ভিউয়ার্স আসলে প্রচার ক্ষেত্রে বাড়িলে অনেক কথা বলতে হয় কত রকমের বুঝ দিতে হয় অথচ জিনিস লাগবে একটা সিকিউরিটি দিতে হবে পুরো তো ভিউয়ার্স আসলে আমরা কি ফ্লাইব্যাক লাগাইতে চেষ্টা করতেছি তো আমরা একটা লাইভ একটি লাগিয়ে নিলাম নতুন একেবারে ব্রেন নিউ তো এখন আমরা এটাকে সোল্ডারিং করে নেব তারপর এটাকে দেখব আমরা আর অন্য কোনো প্রবলেম রয়েছে কি না তো আমাদের শুধু কাজটাই লাইভেকের আসলে আসলে মোটর সাইকেল দিয়ে চলতে চলতে ঠান্ডা লেগে গেছে তো ভিউয়ার্স আমরা সোল্ডারিংটি করে নিলাম তো আসলে একটু হ্যাঁ হ্যাঁ কি না না আমরা টিভি কিনি না তো আমরা টিভির পাওয়ারটি লাগিয়ে দিলাম এখন আমরা দেখবো এটার ভোল্টেজ ঠিক আছে কিনা তাহলে মানে নষ্ট ঠিক করলে বাইরে ঠিক করে চলবো কোনো আছে না সেটা তো বলতে পারবো না তবে মোটামুটি আপনি ভালো ব্যবহার করতে পারবেন কতদিন কতদিন এইটা তো আপু বলা যাইতে পারে না এই বেড়ার কথা কই লাভ নাই আমরা কি এগুলা বানাই আপনার এটা পুরান জিনিস এটা যতদিন ব্যবহার করতে না এটাই বোনাস আমি মনে করি ছয় মাসের ভিতরে যদি আমি যে পাশটা আপনাকে লাগাই দিয়ে যাব হ্যাঁ। এই পাশটা যদি ছয় মাস কোনো গ্যারান্টি নাই খালি কি বাড়িতে বয়ে বয়ে কি উতাসে করেন নাকি এটা দশ দিনের গ্যারান্টি দিয়ে দিলাম আপনাকে এখন বলেন কি লিগা লাগা লাইছি এখন বলেন কেন এই কথা এগুলা কি গ্যারান্টি দেয় আর এটি দশ দিন আপনার কি হবে দশ দিনের লিগা বেড়ারা এই পাঁচশো ছয়শো টাকা দিয়ে আপনার কাজ করাইবেন এটি ছয় মাস এক বছরও কিছু হয় না আমরা টিভিটি সম্পূর্ণ ওকে করলাম এখন শুধুমাত্র ছবি দেখার বাকি যে ছবিতে ছবি ঠিকঠাক আছে কি না কিন্তু তার জন্য চাই ডিসলাইন তো ডিসলাইনটা যদি এখানে আসে তাহলে একটু সুবিধা হয় না আসলে তো প্রবলেম তো তারপর একটু দেখে নেই আর কোনো কোথাও প্রবলেম আছে কি না তো আর কোথাও কোনো প্রবলেম পাইলাম না তো যে দুটি পার্টস খারাপ হয়েছে একটি প্লাইব্যাক আর একটি কালারিংয়ের তো আমি লাগিয়ে দিলাম নতুন দুটি তো এখন ফুল কানেক্টিভিটি লাগিয়ে নেব আচ্ছা বাস দেয়ার সেরা না এটা ঠিক করার পর সেয়ার সের শব্দটা কি জন্য হয় এটাই খেলায় ভিকের জন্য উপযুক্ত হ্যাঁ এখন চেরচেরার হবে না একদম মানে পানির মতন টিভি ব্যবহার করতে না এখন আর হবে না তো ভাইয়া দেখেন যে আমরা লাগাই দিয়ে গেলাম আপনি যে আপনি তো মনে করতেছেন আমরা বাড়ি থেকে আইসা কাজ করলে হয়তো খারাপ পার্টস নিয়ে যাই বা কম দামি পার্টস নিয়ে যাই এরকম না আপনি যেগুলো লাগাই দিলাম এটা অরিজিনাল মাল ঠিক আছে আর এগুলা দিয়ে আপনি অনেকদিন ব্যবহার করতে পারবেন হ্যাঁ এই যে দেখাইছিলাম হ্যাঁ বলছিল এদিকে কি কি সমস্যা সব সমস্যা আমি সমাধান করে দিয়ে যাইতেছি এবং সব সমস্যা সমাধান কইরেই দিব টাকা কিন্তু 1000 দাম লাগবে একটুও কম দিতে পারবেন না আচ্ছা দিব মানে টিভি হয়ে গেল ঠিক আছে কিন্তু ডিশের লাইনটা কি এখানে আসবো না এটাকে আনতেই হবে তো টি করে সম্মানিত ভিউয়ার্স আমরা আসলে টিভিটি যে প্রবলেম ছিল তো সম্পূর্ণ প্রবলেম আসলে এটার যে গুরুতর প্রবলেম ছিল মেকানিক যার কারণে ফালাই থেকে গেছে হয়তো আর আসেনি তো আমি যত গুরুতর প্রবলেমই হোক আমি এখন এটাকে সলভ করে দিলাম এবং দেখতে পারতেছেন আবার নতুনের মতন কালার চলে এসেছে নতুনের মতন ছবি চলে এসেছে চলতেই থাকবে আমরাও চলতে থাকবো যারা আমাদের কাজগুলি দেখেন নিয়মিত এবং যারা আমাদের ভিডিওটিকে নিয়মিত দেখেন এবং যাদের এই ধরনের প্রবলেম হয় তারা এভাবে কাজগুলি করে নিলে অতি দ্রুতই ফল পাওয়া যায় তো আমরা এটাকে কিছুক্ষণের মধ্যে ফিটিং করে নেব Thank you. আমাদের এটা কোম্পানি মনে রাখবেন এটা কোনো বুগিজুগি কোম্পানি না এখানে যতগুলো টেকনিশিয়ান রয়েছে আমাদের এই টেকনিশিয়ানে কিন্তু মহিলারাও কাজ করে এই যে কাজগুলি আমাদের মহিলাও টেকনিশিয়ান রয়েছে হ্যাঁ মহিলারাও করে এই কাজ তাহলে মনে করেন এটা কোন ধরনের টেকনোলজি আমরা চালু করছি এটার ভিতরে এখনো আমাদের অফিসের ভিতরে দুজন টেকনিশিয়ান কাজ করে তারপরে আমরা এখনো মহিলাদের ট্রেনিং দিতেছি যদি কেউ ট্রেনিং নিতে চায় আমরা দিতে পারি মাত্র দশ হাজার টাকা খরচ হবে একটা সার্টিফিকেট মিলবো এমন দিবেনি এমন যেই মেকানিক্স এই দেশে মাসাল্লাহ এই সুযোগ হাতছাড়া করতেছেন যদি এই টিভিটা আপনার আরো এক সপ্তাহ ঠিক করে দিয়ে গেল না কারণ এটার যে রূপ এই পার্টস কিনতে কিন্তু